সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ক্যানভা টেমপ্লেট ডিজাইন নিয়ে মূলত আমরা যারা ফাইবার মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে যারা মূলত ক্যানভার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তো তাদের সবারই এটা জানা উচিত যারা ক্যানভা দিয়ে মূলত ডিজাইনগুলো করে থাকেন তো তাদের জন্য খুবই এটা হেল্পফুল হতে যাচ্ছে কারণ আমি নিজেও এই প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম একটা ছোট্ট একটা প্রবলেম সেটা আমি বললেই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো আমি মনে করি যারা ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করে থাকেন তাদের জন্য এটা খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে কারণ আমাদের যারা আমরা ফ্রিলান্সার আছি যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কম বেশি জড়িত তারা ম্যাক্সিমাম মানুষগুলোই ক্যানভাতে ডিজাইনগুলো করে থাকে যেমন আমার আমার যত কাজগুলো আছে যেমন ইউটিউবের থামলেন ফেসবুকের কভার দেন ক্লায়েন্টেরও টুকটাক পোস্টার বা পোস্ট ডিজাইন এগুলো কিন্তু আমি করে থাকি তো আজকে ধরেন আমি একটা ডিজাইন করার সময় আমার ক্যানভাটা হঠাৎ করে প্রিমিয়ামটা ছিল মানে প্রিমিয়াম ছিল সেটা হঠাৎ করে ধরেন এটা প্রিমিয়ামটার লাইসেন্স চলে গেছে টোটাল কত ধরেন এই ডিজাইনটা আমি আর এখান থেকে ধরতে গেলে ডাউনলোড করতে পারবো না কারণ এখানে ডাউনলোড করতে দিবে না আমার মনে হয় তো দেখেন এখানে ডাউনলোড দেখি ডাউনলোড হয় কিনা দেখেন এখানে বলতেছে try the Canva pro for free এখানে ডাউনলোড করতে দিতেছে না কারণ হচ্ছে এখন আমার এই ডিজাইনটা আমি ধরেন অনেক কষ্ট করি এটা হচ্ছে আমি এক্সাম্পল বুঝাইতেছি আপনাকে ধরেন এটা আমি অনেক কষ্ট করে এই ডিজাইনটা করছি বা আপনি একটা ডিজাইনের ট্যাম্পলেট অনেক কষ্ট করে ট্যাম্পলেটটা তৈরি করছেন সেই ট্যাম্পলেটের উপর ভিত্তি করে বাকি ডিজাইনগুলো আপনি করবেন তো আপনার চিন্তা চেতনা হচ্ছে এরকম তো এই সময় ধরেন আপনার ক্যানভার প্রিমিয়ামটার লাইসেন্স চলে গেছে এখন তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর করে ডিজাইন করলাম তো এখন এটা আর ইউজ করতে পারলাম না তাহলে কেমন হলো না তো এটার থেকে আমরা কিভাবে বাঁচবো তো সহজ কথায় যদি ধরেন ধরেন এখানে দেখেন আমি এটা হচ্ছে আমার মজিলা ফায়ারবক্স দেখেন এখানে একটা আইকন আছে মজিলা ফায়ারবক্সের এটা হচ্ছে মজিলা ফায়ারবক্সের এটার ভিতরে কিন্তু কোনো লাইসেন্স নাই মানে লাইসেন্সটা চলে গেছে তো এবার আরেকটা আমি দেখাই এটা হচ্ছে আমার ওকে আমি জুমটা স্টপ করি ধরেন এটা হচ্ছে আমার প্রিমিয়াম দেখেন এখানে কিন্তু লাইসেন্স করা এটা এটা হচ্ছে প্রিমিয়াম ওকে তো আমি চাচ্ছি যে ওইখানে যতগুলো ডিজাইন করছি ওই ডিজাইনগুলো আমি প্রিমিয়ামতেই আমি কাজগুলো করব দেখেন এখানে কিন্তু আমার কোনো আর কোনো ডিজাইন নেই এইগুলোই ডিজাইন আমি একটু মানে রিলোড করে যদি আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু ডিজাইন নেই এটা কিন্তু ক্রম্ব ব্রাউজারের ওকে এটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই এটা camera pro A U one okay তো এটার ভিতর কিন্তু ওই ডিজাইনটা নাই তো এবার আমি যেটা করব আমি আমার এই মজিলা ফায়ার বক্সের যে ক্যানভাটা আছে বা আমি যে ডিজাইনটা করছি এটা আমার আরেকটা ক্যানভাতে শেয়ার করব যার মাধ্যমে আমি ডিজাইনটা কমপ্লিটলি করে বা কিছু চেঞ্জ করে আমি যেন আমি এটা ডাউনলোড করে আমি ইউজ করতে পারি সেরকম কিছু একটা করব ওকে তো দেখেন এখানে আমরা যারা ক্যানভা ইউজ করি এখানে মোটামুটি সব কিছুই আমাদের জানা আছে এখানে দেখেন ছোট্ট একটা প্লাস আইকন আছে হ্যাঁ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন অনলি ইউ ক্যান অ্যাক্সেস তো আমরা এটা এখানে ক্লিক করব ক্লিক করার পরে অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক আমরা এটা ক্লিক করব এখানে যেহেতু আপনি চাইলে এটা লিঙ্কটা যে কেউ যে কারো কাছে দিতে পারেন যে কেউ এটা এডিট করতে পারে যদি এটা অপশনটা সিলেক্ট করেন চাইলে আপনি ডাইরেক্ট ক্যানভা টু ক্যানভাতে ইয়া করতে পারেন কিন্তু আমার মনে হয় এটাই সব থেকে বেটার তো এবার এটা আমরা দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে ক্যান এডিট ক্যান এডিট অথবা can a comment can a view এবার আসি ক্যান এ ভিউ এটা যা এই ডিজাইনটা যদি আপনি কাউকে দেন তিনি জাস্ট দেখতে পারবে কিন্তু তিনি কোনো ডিজাইনে কোনো কিছু হাত দিতে পারবে না বা কোনো কিছু নষ্ট করতে পারবে না যদি কমেন্ট দেন সেক্ষেত্রে তিনি কমেন্টের একটা কিছু করতে পারবে তো আর ক্যান ইডিট এটা হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাডমিনে যা যা করতে পারবে এখানে তিনিও তাই তাই করতে পারবে ধরেন আমি এটাই দেওয়া আছে আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করে এবার আমার যেহেতু এটা মজিলা ফায়ারবক্স থেকে কপি করছে আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার এই ক্যানভাতে নিয়ে আসার জন্য ওকে তো আমি যেটা করব আমার এই ট্যাবটা ওপেন থাকবে আমি এখানে আরেকটা ট্যাব চালু করব করার পরে আমি এখানে আমি এটা পেস্ট করে দিব আমার লিঙ্কটা চালু করে দিব চালু করলে কি হবে আমার ক্যানভার ডিজাইনটা আমার প্রিমিয়াম এতে চলে আসবে দেখেন দেখেন আমার ক্যানভাতে প্রিমিয়াম এতে চলে আসছে এখানে কিন্তু দুইটারই আইকন দেখাচ্ছে একটু ভালো করে দেখেন দুইটারই আইকন দেখাচ্ছে হনুপা বেগম এবং হচ্ছে শহীদ আকন্দ এই দুইটা কিন্তু আইকন আমি ভিন্ন করে দিয়েছি কারণ আপনারা যেন বুঝতে পারেন যে কোনটা কোথায় থেকে আলো যেমন হনুপা এটা আসলে আমার মজিলা ফায়ারবক্স থেকে আর এটা এখন আমার এখানে আছে যেমন এইটা ওকে তো এবার ধরেন এই ডিজাইনটা আমি চাইলে কিছু সব কিছু চেঞ্জ করতে পারবো দেখছেন সব কিছু চেঞ্জ করতে পারবো ধরেন এখানে আমি পঞ্চাশ হাজারের জায়গায় আশি হাজার দিলাম বা চল্লিশ হাজার দিলাম ঠিক আছে বা আপনি যা কিছু খুশি চেঞ্জ করতে পারেন সেটা আপনার ইচ্ছা ওকে তো ধরেন ইনস্টাগ্রাম আছে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন ধরেন প্রিমিয়াম যদি ধরেন কোনো কিছু প্রিমিয়াম কোনো কিছু ইউজ করতে চান ধরেন এই এখানে দেখা আছে লেখা আছে ইডু ইডু মানে এগুলো হচ্ছে ধরেন আপনার প্রিমিয়াম প্রো এগুলো ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে কিন্তু আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো ধরেন এটা আমি ধরেন এখানে নিয়ে আসি ওকে ধরেন এটা আমি এখানে একটা মাইরা দিলাম এমনি একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য ধরেন এখানের উপরে বৈশা থাকবে সাকসেস ওকে সাকসেস ইনস্টাগ্রামের উপর বৈশা রয়েছে ওকে তো আমি চাচ্ছি যে এবার আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ধরেন পাশাপাশি এখানে যতগুলো আছে আমি কালারগুলো চেঞ্জ করে দিই ব্ল্যাক করে দিই ওকে ব্ল্যাক করলে আর একটু বেটার হবে ওকে ব্ল্যাকে করে দিলাম সবগুলো দেখেন আমি কিন্তু সব কিছু ডিজাইন করে ফেলতে পারতেছি ওকে তো আমি এই চিহ্নটা আমি মানে এটা আমি আরেকটা কপি করে মানে ডুপ্লিকেট করে আমি চাচ্ছি যে এটা আমি এই নিচে নিয়ে আসবো ওকে নিচে নিয়ে আসি এখানে দেখেন আরেকটা হয়ে গেছে আমি এটা ডিলিট করে দিলাম দেখেন এটার কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেল মোটামুটি তো এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যা কিছু এখানে চাইলে ডিলেট মিলে সবই করতে পারবেন এ টু জেড ওকে তো ধরেন এবার আমি চাচ্ছি এই ট্যাম্পলেটটা আমি ডাউনলোড করতে তো এখানে এগুলো তো এখানে ফ্রি না প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম কিন্তু আমি কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবো তো আমি এখানে শেয়ারে ক্লিক করলাম সেমভাবে ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে দেখেন ক্লিক করলাম ডাউনলোড কিন্তু হয়ে গেল দেখেন ডাউনলোড শুরু হয়ে গেল প্রিমিয়াম জিনিসটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল প্রিমিয়াম ট্যাম্পলেটটা আমি আমার ফ্রি ট্যাম্পলেটটা ওইখানে ডিজাইন করছি কিন্তু আমি এখানে নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু আমি ডিজাইনটা আমার নিজের হাতে করি না ধরেন একটা ডিজাইনের ট্যাম্পলেট আমি ফ্রিতে করে রাখছেন ওইটাই আপনি আবার আরেকটা ক্যানভাতে ওইটা শেয়ার করতে পারবেন হ্যাঁ তাহলে কিন্তু এখানে চলে আসবে দেখেন এবার যদি আমি ক্লিক এখানে যদি রিলোড করি তাহলে কিন্তু ওই ডিজাইনটা আমাদের এখানে শো করবে মানে যে ডিজাইনটা আমরা এতক্ষণ কাজ করলাম আর কি তো আমরা দেখেন এটা কিন্তু শো করতেছে তার মানে আপনার ওইখানকার ট্যাম্পলেট আপনি ডাইরেক্ট এখানে নিয়ে আসতে পারবেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হইলো আমি একটা ডিজাইন করছি আমার ধরেন লাইসেন্স গেছে গা তো আপনি লাইসেন্স আবার অন্য একটা অ্যাকাউন্টে কিনে তো আপনি কিন্তু চাইলে আবার এই ডিজাইনগুলো আপনার এইখানে আনতে পারবেন তাহলে কিন্তু খুবই একটা বেটার হয় তাই না আমার মনে হচ্ছে যে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন আর এরকম প্রবলেমের সম্মুখীন হবেন ধরেন আপনি একটা ছবি খুবই সুন্দর করে ডিজাইন করছেন ওইখানে ওই দেখতে খুব ভালো লাগে ওরকম কিন্তু আপনি আর করতে পারবেন না কিন্তু যদি শেয়ার করে এখানে নিয়ে আসেন ওইটা কিন্তু আপনি বারে বারে ইউজ করতে পারবেন ঠিক আছে আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন তো সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন